এ নতুন দেশ বাংলাদেশ ভাই কি সুন্দর সুন্দর মায়ামান শ্রী কেউ সবাই কেমন আছেন তুমি এখানে তোমার নেয় নেই আপনারাও নেয় নেই না আমারও নেয় ইস ভাই কাল্লু আইতেছে ভাই কি রে কাল্লু তুই এখানে তোর লয় নেই না ভাই লয় নাই আচ্ছা তার মানে আমাকে তিনজনের লয় নাই ওই তিনজনে ঠিকই লইছে ভাই মোল্লা কোন দিকে যাওয়া যাইতেছ এই মোল্লা এমন ডাউনাল এ মোল্লা ও সুন্দর একটা মায়া হেরে গেল মোল্লা চো তুমি একবার ওর দিকে চাইলে না গেলে হুম আসলেই তো এরকম করস কেন মোল্লা আমাদের সবার নজরের হেফাজত করা উচিত তো আমিও সেটাই করতেছি এরকম মাঝান্তি লাইফে এরকম সময় বার আসে না ঠিক আছে তুমি আমাকে আহো তোমার একটু ঘুরে লই ঠিক আছে কিন্তু ভাই এখন আমাকে নামাজ পড়তে যেতে হবে আরে লেটস গো মোল্লা না ভাই আজান হয়ে গেছে ওয়াক্ত শুরু হয়ে গেছে এখন আমি আর লেট করতে পারবো না কেন মানে তোমার নামাজ পড়তে এখন যেতে হইব তুমি একটু পরে গেলেও তো পারো হ্যাঁ ভাই ভাই মানুষের অনেকেরই তো চোখ আছে কিন্তু সবাই কি দেখতে পায় সবাই ভাই দেখতে পায় না আল্লাহ যাদেরকে অ্যালাউ করে তারাই শুধু দেখতে পায় অনেকেই ভাই মুখ আছে জিব্বা আছে দাঁত আছে কিন্তু তারা কথা বলতে পারে না কারণ আল্লাহ যাদেরকে কথা বলতে অ্যালাউ করেন শুধু তারাই কথা বলতে পারে আমাদের তো অনেকের হাত আছে অনেকের পা আছে সব ঠিক আছে তো তাও আমরা হাঁটতে পারি না বা হাত ব্যবহার করতে পারি না কারণ আল্লাহ তাদেরকে সেগুলো অ্যালাউ করেন শুধু তারাই সেটা করতে পারে সুতরাং ভাই আল্লাহর সাথে সাক্ষাতের প্রতিদিন যে পাঁচবার সুযোগটা আমি পাই সেটা আমি অন্য কোনো কিছুর জন্য মিস করতে চাই না এত কিছু জানার পরেও আমি আসলে জাহান নামে যেতে চাই না আমরা জাহান নামে যেতে চাই না তাইলে ভাই স্পাইডারম্যান নো ওয়ে জাহান্নাম এই যে ভাই কানে ধরছি আমিও যেতে চাই না ও ভাই আমিও যেতে চাই না ভাই একটা কাম করো তুমি যেদিকে যেই আমাকে ওইদিকে লয়ে যাও ঠিক আছে শিওর আপনারা সবাই চলেন মসজিদ তো কাছেই আছে চলেন এই আপনারাও চলেন হ্যাঁ Spider-Man No Way Hill.